আপনি কি এই কম্পিউটার থেকে বা এই নেটওয়ার্ক থেকে করছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন আমার ওকে তাহলে ফাইন আপনি আপনার কম্পিউটার থেকে করতে পারবেন আর সমস্যা নাই আমাদের যে ফাইবারে কাজ করতে হবে এরকম না তো ঠিক আছে আমাদের আপার কাছে ফ্রিলান্সার আছে আমরা যে কোনো মার্কেট প্লেসেই কাজ করতে পারবো ওকে আমার কণ্ঠ হয়তো কারো বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ আমি একটু অসুস্থ ওকে যাই হোক তাহলে আমরা শুরু করে দিই হ্যাঁ আচ্ছা, আমার তো এখন একটা অ্যাকাউন্টের দরকার ছিল কেক বানানোর জন্য আমার এই অ্যাকাউন্টে ঢুকি না ওকে যাই হোক ব্যাপার না ওকে আমি ক্রিয়েটে গিগে ক্লিক করলাম আপনাদেরকে আগে কিছু এক্সাম্পল দিব তারপরে শুরু করি ওকে আমরা ফাইবারে চলে যাই যেহেতু আমরা ইউটিউবের ভিডিওগুলো মানে YouTube marketing A to Z সব কিছু শিখে ফেলছি আমরা চাচ্ছি এখন ফাইবার মার্কেট প্লেসে নামবো এবং এখান থেকে আমরা আর্নিংয়ের পর্যায়ে চলে যাব কারণ হচ্ছে যেহেতু কাজ শেখা শেষ আমাদের বসে থাকার কোনো দরকার নেই যত তাড়াতাড়ি আমরা মার্কেট প্লেসে নামতে পারবো আমরা তত তাড়াতাড়ি কম্পিটিশন আমাদের কমে আসবে যখন আমরা লেট করব আমাদের কম্পিটিশন বেড়ে যাবে দেখা যায় ফাইবারে প্রতিনিয়ত মানুষ গিক পাবলিশ করতেছে হ্যাঁ আর অনেকেরই প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না ফাইবারে আপনার ফাইবার প্রোফাইল অ্যাপ্রুভ না করার পিছনে অনেকগুলো রিজন আছে হ্যাঁ তো অবশ্যই আমাদের গিকগুলো কোয়ালিটি ফুল করতে হবে এবং কারো কোনো জিনিস কপি করা যাবে না যদি তাদের কাছে মনে হয় যে আপনার গিকটা কোয়ালিটিফুল না বা আপনি কপি করছেন কারোটা তাহলে দেখা যাবে আপনার গিকটা অ্যাপ্রুভ করবে না তো আমরা যখন গিগ বানাবো অবশ্যই গিগগুলো রিসার্চ করে বানাবো আপনারা যেহেতু নতুন আমি মোটামুটি আপনাদেরকে এইট্টি পার্সেন্ট তৈরি করে দিব এবং বিশ পার্সেন্ট আপনারা নিজেরা করবেন এবং কোথায় কি চেঞ্জ করতে হবে সেটাও আমি বলে দেবো এবং ক্লাসের শেষে হয়তো আমাদের ওইটাই রেকর্ডিংয়ের বাইরে থাকবে ওইটার ভিতরে আমি দেখাই দেব কিভাবে আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন ওকে তো আজকের ক্লাসটা আমরা চাইলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের শুরু করতে পারতাম গিক তৈরি করা কিন্তু আমরা আজকে ফাইনালি ইউটিউব ভিডিও এসিও নিয়ে মূলত আমরা গিকগুলো পাবলিক করব। কারণ অনেক কিছু আছে যেমন ভিজিটর ট্রাফিক এঙ্গেজমেন্ট প্রমোট আরও অনেক কথা আছে যেগুলো ইউটিউব মানে ফাইবার এখন অ্যালাউ করতেছে না সেই জন্য আমাদের গিকগুলো খুবই খুবই ইউনিকভাবে তৈরি করতে হবে এবং অনেক কিছু মাথায় রেখে তৈরি করতে হবে আমরা চাইলে এখন সরাসরি ইউটিউব ভিডিও প্রমোশন লিখে আমরা যদি গিগ বানাই বা এই কিওয়ার্ড দিয়ে গিগ বানাই তাহলে দেখা যাবে আমাদের এই কিওয়ার্ডগুলো যদি ডেসক্রিপশনে প্লেসমেন্ট করা থাকে তাহলে আমাদের এই গিগগুলো দুই দিন আগে বাসে টোটাল কথা চলে যাবে বা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কিন্তু সেম সার্ভিসটা আপনি আপরকে দিতে পারবেন কোনো সমস্যা করে না তো যাই হোক আমরা যেহেতু আজকে ফাইবার নিয়ে এগোতে চাচ্ছি তাহলে আমরা প্রথমে আমরা লিখতে পারি YouTube video YouTube video SEO অথবা শুধু লিখতে পারেন ভিডিও এসিও ভিডিও এসিও দেখি এটাতে কত সার্ভিস আছে পাঁচ হাজার সার্ভিস আছে ইউটিউব ভিডিও এসিও অথবা শুধু ভিডিও এসিও এবার আসেন আমরা একটু মার্কেটটা রিসার্চ করে নেই যে আমরা যে সার্ভিসটা দিতেছি সে সার্ভিসের ভ্যালু আছে কিনা বা আমরা যে দিব এটার কাজ পাবো কিনা শুধু শুধু বসে থেকে তো লাভ নাই তাই না তো এখানে ফাইবার অ্যালগোরিদম কিছুটা চেঞ্জ হয়েছে দুই সালে তো চেঞ্জ হইলেও কিছু সিস্টেম তারা দিয়ে গেছে এখানে যদি কারো গিক বা কারো অ্যাকাউন্ট যদি আপনার তারা ই করে দেয় আপনার ডাউন করে দেয় তাহলে দেখা যায় এই অ্যাকাউন্টটা উঠেতে কিছু কষ্ট হয় কিন্তু ফাইবার এই নতুন আপডেটে তিন মাস পর পর নতুন অ্যাকাউন্ট বা পুরাতন অ্যাকাউন্ট যদি কোনো অ্যাকাউন্ট তারা ডাউন করে থাকে বা র্যাঙ্ক হারায় ফেলে তাহলে সেটা তিন মাস পর মানে নব্বই দিন পর আবার পুনরায় র্যাঙ্কিংয়ে চলে যায় যেমন আমি এটা রিসার্চ করে দেখছি এই যে অ্যাকাউন্টে আপনাদের গিকটা বানাইতেছিলাম সেই অ্যাকাউন্টটা আমি কাজ যদিও করি না তারপরেও আমি ফাইবারের মোটামুটি অনেক কিছুই মাথায় রাখার ট্রাই করি যে কোন অ্যাকাউন্টটা গিক র্যাঙ্ক হারাইলে কী করা যায় বা অ্যাকাউন্ট র্যাঙ্ক হারাইলে কী করা যায় এগুলো নিয়ে ঘাটাঘাটি করি বা এগুলো নিজেরাই প্র্যাকটিস করি যে কোনটা করলে খুবই ভালো হয় তো নব্বই দিন পর পর যে কোনো অ্যাকাউন্ট এখন র্যাঙ্কিংয়ে চলে আসবে র্যাঙ্কিং করানোর জন্য কোনো অনেকগুলো মেথড আছে ওকে যাই হোক আমরা র্যাঙ্কিং মেথডগুলো আমরা সামনে দেখব দেন এখানে দেখেন আমরা যখন ইউটিউব ভিডিও এসিও বা ভিডিও মানে ইউটিউব ভিডিও এসিও অথবা শুধু ভিডিও এসিও লিখে সার্চ করতে পারেন এবার আমাদের যখন র্যাঙ্ক করাইতে হবে তখন আমরা ভিডিও এসিও দিয়ে র্যাঙ্ক করাবো এবং কিওয়ার্ড দেবো হচ্ছে ইউটিউব এসিও যদি আপনি ইউটিউব দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার কম্পিটিশন বেড়ে যাবে দেখেন এখন ছিল পাঁচ হাজার এখন হয়ে গেছে কত এক পঞ্চাশ হাজার তো এখানে অনেক ভিডিও চলে আসছে হ্যাঁ ইউটিউবের মানে আপডেটের পরে মানে ফাইবার আপডেটের পরে এখানে সব এলোমেলো হয়ে গেছে মানে আপনার গিকগুলো এলোমেলো হয়ে গেছে এখানে দেখবেন অন্য ক্যাটাগরির সার্ভিসগুলো এখানে চলে আসবে অন্য ক্যাটাগরির সার্ভিসগুলো এখানে দেখেন একজন মিউজিক তৈরি করতেছে মানে রিল্যাক্স মিউজিক তৈরি করে এটা চলে আসছে আবার দেখবেন যে নিচের দিকে আসলে ইউটিউবের থামলেন তৈরি করে দিতেছে ওইটাও চলে আসছে এরকম অনেক আজাইরা সার্ভিসগুলো চলে আসবে তো আমরা এগুলো ইগনোর করে আমরা শুধু লিখবো বিডিএসএ e। আমাদের উদ্দেশ্য থাকবে বিডিএসিও দিয়ে র্যাঙ্ক করানো তো তাহলে আমরা অ্যাকুরেট সার্ভিসগুলো পাবো এখানে যদিও কিছু চলে আসবে আদার্স অন্য অন্য সার্ভিস কিন্তু আপনার কম্পিটিশন কমে আসবে তো প্রথম অবস্থায় আমাদের কম্পিটিশনগুলো কম নিয়েই কাজ করতে হবে তো এখানে দেখেন বাউন্নশো সাতটা সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে আপনার মানে কম্পিটিশন এবং যদি আপনি অনলাইনে সার্ভিস দিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন পাঁচশো পঁচাত্তর জন আপনার প্রতিযোগী পাঁচশো পঁচাত্তর জন তো আমরা যদি এখানে গিক পাবলিশ করি আমাদের মানে আমরা যদি ভালোভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করে আমরা যদি গিগ পাবলিক করি আই হোপ যে আমরা এক থেকে সাত দিনের ভিতরে আমরা কোনো না কোনো পেজে আমি বলবো না আগেই প্রথম থার্ড পজিশনে আসবে কিন্তু না একজাক্টলি দেখা যায় যে আমরা অল্প কয়েকদিনের ভিতরে আপনার আপনারাই দেখবেন যে আপনাদের সাথী সঙ্গীরা প্রথম অথবা থার্ড পজিশনে চলে আসছে তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই প্রতিযোগী যত থাকুক সমস্যা নাই তো আমাদের কিওয়ার্ড হচ্ছে কি ভিডিও এসিও তো এবার দেখি এই সার্ভিসটা আমরা দেখি এটার কীরকম ভ্যালু আছে <coughs> দেখেন আই উইল ডু বেস্ট এই সময় কে আসে ওকে যে আসুক আসুক তো এখানে দেখেন লেখা আছে I will do best YouTube video SEO expert optimize and channel growth your manager তিনি ম্যানেজিংয়ের কাজ করবে ইউটিউব ভিডিও এসিও করবে এবং অপটিমাইজেশন করবে এবং চ্যানেলটা তিনি দ্রুত গ্রোথ করবে সেই জন্য তিনি এই সার্ভিসটা দিতেছে একটা সার্ভিসের ভিতরে বর্তমানে তার বাষট্টিটা অর্ডার রানিং আছে তিনি প্যাকেজের ভিতরে কি অফার করছে তিনি একটা ভিডিও এসিও করে দিবে মানে র্যাঙ্কিং করে দিবে যেটা আমরা ওইখানে দেখেছিলাম যে একশো পার্সেন্ট এসিও কীভাবে করবেন ওইটার ভিতরে দেখানো আছে ওইটা আপনি যদি কেউ না দেখে থাকেন আবার পুনরায় দেখে নিয়েন তো এখানে একটা ভিডিও এসিও e করে দিবে বিনিময়ে তিনি পঁচিশ ডলার নিচ্ছে এবং স্ট্যান্ডার্ড যদি ধরেন তাহলে তিনি ছয়টা ভিডিও এসিও e করবে তিনি একশো পঁচিশ ডলার নিচ্ছে এবং প্রিমিয়ামে তিনি নিচ্ছে হচ্ছে একশো পঁচানব্বই ডলার সব থেকে বেশি হায়ার হয় হচ্ছে স্ট্যান্ডার্ডে তো আপনি যদি স্ট্যান্ডার্ড ধরেন একশো ডলার করে যদি ধরেন তার বর্তমানে ছয় হাজার ডলার মানে ছয় লাখ টাকার প্লাস কাজ রানিং আছে যদি আমরা তার প্রোফাইলটা দেখি তিনি স্পেনের একজন মানুষ কত সালে আসছে দেখি নিচের দিকে ওকে আমরা একটু তার প্রোফাইলটায় গেলে আমরা সালটা দেখতে পারবো যে তিনি কত সালে জয়েন করছে তিনি দুই সালে জয়েন করছে অনেক পুরাতন যদিও মনে হয় রিসেন্টলি তিনি কাজ শুরু করছে ওকে কে আসলো এই সময় তো কথা হচ্ছে এই লোকটা যেহেতু ছয় মানে বাষট্টিটা অর্ডার গিন করছে বা তার অর্ডার পড়ে রয়েছে তাহলে কি এই সার্ভিসটা যদি বাষট্টিটা ডলার তার মানে অর্ডার যদি পড়ে বাষট্টিটা তো আপনি তো একটা অ্যাকসেপ্ট করতে পারেন এখানে একজনের ধরেন পঁচিশটা অর্ডার আর্নিং আছে বিশ ডলার করে নিচ্ছে বিশ ডলারে তিনি কয়টা ভিডিওই করবে ওকে অডিয়েন্সের কাছে প্রচার করবে এটা হচ্ছে প্রমোশন সার্ভিস এটা এসিও না কিন্তু এই এসিও ক্যাটাগরিতে তিনি র্যাঙ্ক করাইছে ওকে যাই হোক এটা আমাদের সাথে এটাও আমরা দিব সমস্যা নাই তো একজনে দেখেন পঁচিশটা অর্ডার রানিং আছে আমরা যদি আরও কিছু গিক দেখি প্রথমে আরেকটা ফাইবার চুজ করছে এই ক্যাটাগরিতে একটা অর্ডার রানিং আছে দশ ডলার করে এটাও মনে হয় বাংলাদেশি মনে হচ্ছে হ্যাঁ বাংলাদেশি দুই সালে আসছে তো এইখানে অনেকেই দেখবেন যারা এখানে কন্টিনিউসলি তারা কাজ পাচ্ছে মাসুদরা নাকি তো এখানে আপনি যদি একটু দেখেন তাহলে অনেক দেখতে পারবেন যারা অনেক বেশি পরিমাণে কাজ পাচ্ছে তো আমরা চাচ্ছি যে এরকম একটা সার্ভিস এটা মনে হয় এই অ্যাকাউন্টটা মনে হয় ইয়ের সাইফুলের মেয়ে মানুষের অ্যাকাউন্ট হ্যাঁ শর্ট পাকিস্তানি কাম সারছে পাকিস্তানি অ্যাকাউন্ট করলো কেমন এই ছবিটা দেখছি সাইফুলের ওকে যাই হোক ব্যাপার না ইয়াই দিয়ে মনে হয় তৈরি করছো এটা তো এখানে আপনি আচ্ছা, নিজের ফেস বা নিজের অ্যাকাউন্ট বা অন্য কারোর নামে অ্যাকাউন্ট চালানো কি নাকি করা যায় আপনি আপনার আদার্স ফ্যামিলির নামে অ্যাকাউন্ট করতে পারবেন সেটা রিয়েল পার্সন হতে হবে সেক্ষেত্রে আপনি নিজে ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই মানে আমি আর কি শুনছি মানে যতটুকু শুনছি আর কি করে মানে নাকি ওইটা হয় দুই হাজার দুই হাজার তেইশ সালে না এটা প্রাচীনকালে হইতো যখন ফাইবার আচ্ছা। আবিষ্কার হয় নাই ঠিক আছে ওকে আচ্ছা, তো আমরা এখানেই ছিলাম তাহলে তো বুঝতেই পারতেছেন যে এই ক্যাটাগরির সার্ভিসগুলো কীরকম অ্যাভেলেবল আছে তো আমরা কিছু গিক আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি মোটামুটি যেগুলো র্যাঙ্কিং আছে তো আমরা ক্যাটাগরিগুলো দেখতে পারি এবং টাইটেলগুলো দেখতে পারি এবং আমরা আরও কিছু গিক ওয়ান করে নেই এখানে আমি ওকে আমরা যেহেতু এই ক্যাটাগরিতে আমরা গিক বানাবো আমরা কিছু টাইটেল দেখে নিই ওকে এই একটা টাইটেল খুবই একটা ইউনিক মনে হচ্ছে একটা অর্ডার রানিং আছে I will the best YouTube video SEO okay best YouTube video SEO এই একটা ট্যাগ এটাও অনেক ভালো একটা ট্যাগ তো এটা আমাদের সার্চ করে দেখতে পারি এটার কম্পিটিশন কীরকম অবশ্যই আপনি আমাদের কিওয়ার্ড রিসার্চের টুলস মানে টুলসটা দেখে নিন বা কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা দেখে নিন ফাইবারের ওইটা দেখলে নিলে আপনাকে আর কষ্ট করে এভাবে একটা একটা করে বের করতে হবে না ওকে তো এটা মোটামুটি পনেরো হাজার প্রতিযোগী আছে এই কিওয়ার্ডটাও মোটামুটি ভালো আমরা চাচ্ছি এটাতেও র্যাঙ্ক করাবো তো ওকে ঠিক আছে তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই তো আমাদের ফার্স্ট অফ অল আমরা যখন ক্রিয়েটে গিকে ক্লিক করব এরকম একটা অপশন নিয়ে আসবে এটা হচ্ছে টাইটেল টাইটেল জিনিসটা কি আমরা প্রতিটা গিগের ইমেজের পরে এখানে সুন্দর করে দেখতে পারবো এটার বলা হয় টাইটেল দেখেন এটা সর্বপ্রথম থাকে এটার টাইটেল প্রথমে থাকে হচ্ছে ক্যাটাগরি এটাতে মূলত ব্রিফ আসে আগে আমরা বলতাম বায়ার রিকোয়েস্ট এখন হয়ে গেছে ব্রিফ কারণ বায়ার রিকোয়েস্টটা অফ হয়ে গেছে এখন ব্রিফ চলে আসছে তো এখানে এটা হচ্ছে ক্যাটাগরি বেসে ব্রিফ আসে তো এগুলো আমাদের অ্যাড করতে হবে কারণ কোন ক্যাটাগরিতে বেশি কাজ তো আমাদেরকে দেখতে হবে ধরেন এখানে আছে digital marketing video marketing video promotion and distribution এখানে ভিডিও এসিও তার মানে দেখতেছি ভিডিও ডিস্ট্রিবিউশনে পঁচিশটা অর্ডার আরেকটা দেখি এখানে এসিও ওকে e আমরা যদি আরও কিছু গিক দেখি তাহলে আমরা ক্যাটাগরি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো যে কোন ক্যাটাগরিতে আমাদের বেশি অর্ডার করতেছে তাহলে আমাদের ওই ক্যাটাগরি দিত দেখেন ডিস্ট্রিবিউশনে এখানে পঁচিশটা তার মানে আমরা দুইটা যে দুইটা গিক দেখলাম এই দুইটা গিকের ভিতরে ডিস্ট্রিবিউশনের গিকের মানে ক্যাটাগরিতে আমাদের কি বেশি অর্ডার আসতেছে তাহলে আমাদেরকে সার্ভিসগুলো এইভাবে দিতে হবে তাহলে আমরা একটা টাইটেল তৈরি করে ফেলি তাহলে আমরা এখানে লিখে ফেলি যে I will okay I will এখানে কিন্তু দেওয়া থাকবে ওকে এইটা আপনি কেটে দিবেন ওকে আই উইল দেওয়া থাকবে তো আমরা এখান থেকে পরেরটুকু লিখব do I will do best best YouTube YouTube video video SEO and channel channel promotion টাইটেলে আপনি সব কিছু কপি করতে পারবেন কোনো সমস্যা নাই to improve improve improve video ranking video rank ranking okay আপনারা সেম টাইটেলটা ব্যবহার করতে পারেন অথবা যদি এখানে আপনাদের কোনো টাইটেল পছন্দ হয় আপনারা চাইলে কিছুটা চেঞ্জ করে আপনারা নিজেদের মতো করে বসায় দিতে পারেন ঠিক আছে এখানে ধরেন আই উইল ডু বেস্ট আবার কত কত বন্ধু দেখবেন যে বেস্ট দেওয়া নাই অন্য কিছু দেওয়া আছে ওকে তো দেখেন বেস্টটাই বেশি ব্যবহার করা হয়েছে ওকে তো আপনি এখান থেকে ডাইরেক্ট একটা কপি করে মেরে দিতে পারবেন এবার কথা হচ্ছে এটা কি কপিরাইট হবে আপনার প্রথমত কপিরাইট হয় তিনটা তিনটা জায়গায় হ্যাঁ ওভারভিউতে কপিরাইট হবে না প্রাইসিংয়ে কপিরাইট নাই ডেসক্রিপশনে কপিরাইট হবে গ্যালারি এবং অডিও ভিডিওতে কপিরাইট হবে এই দুইটা জায়গায় গ্যালারি এবং ডেসক্রিপশন এই দুইটা জায়গায় হলো কপিরাইট হয় মানে আপনি প্রবলেমে পড়বেন যখন কারো অ্যাকাউন্টে রিপোর্ট দিতে যাবেন তখন দেখবেন যে আপনাকে বলবে যে ডেসক্রিপশন ডেসক্রিপশনের ওইখানে কপিরাইট আছে আর ইমেজ কপিরাইট আছে ভিডিও অডিও কপিরাইট আছে তাছাড়া এই প্রাইসিং মাইসিং কপিরাইট নাই ঠিক আছে এগুলো আপনি চাইলে অন্যের তা কপি করে দিতে পারেন কারণ এখানে পাঁচ হাজার সার্ভিস আছে একটার উপর আর কতই লেখা যাবে ঠিক আছে একটা জিনিসের উপর বারবার আর কতই লেখা যাবে তো আপনি এটা কপি করতে পারেন এবার আসি ক্যাটাগরি ক্যাটাগরি এখান থেকে দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপরে দিবেন হচ্ছে ওইখানে আমরা কি দেখতে দেখছিলাম ডিজিটাল মার্কেটিং তারপরে দেখছিলাম হচ্ছে video marketing and video promotion and distribution তো আমরা ক্যাটাগরিতে দেই ভিডিও মার্কেটিং নিচের দিকে আসবো যদি না পাই আমরা ভিডিও মার্কেটিং পেয়ে গেছি এবার আসবো এখান থেকে আমরা দিব হচ্ছে video promotion and distribution category দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে আপনি কোন কোন প্ল্যাটফর্মে এসিও e করতে পারবেন ওকে আপনি জাস্ট একটা দিয়ে দিবেন ফেসবুক অথবা ইউটিউব আমাদের যেহেতু ইউটিউবের সার্ভিস এখানে তাহলে আমরা ইউটিউবও দিতে পারি যদি আপনার আরও কোনো স্কিল থাকে তাহলে আপনি ওই স্কিলগুলো এখানে দিয়ে দিতে পারেন তো হয়ে গেল আমাদের কাজ এবার আসি ট্যাগ সার্চ ট্যাগ সার্চ ট্যাগগুলো আমরা কিভাবে পাবো সার্চ ট্যাগের জন্য ট্যাগগুলো আপনি কিওয়ার্ড রিসার্চের ওই টুলসের ওইখানে পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে আর অথবা যদি আপনার মনে হয় এখান থেকে আপনি নেবেন তাহলে নিতে পারবেন এখানে দেখেন সব থেকে পপুলার যে সার্চ ট্যাগগুলো আছে যেগুলো মানুষ সব থেকে বেশি সার্চ করে সেগুলো আমাদের ফাইবারে এখানে সাজেস্টে দেখাচ্ছে তো আমরা চাইলে এগুলো কপি করতে পারি এবার যদি মনে হয় না আমার এগুলো দেওয়ার দরকার নাই তাহলে ওরা কি টাইটেল বা ট্যাগ ডেসক্রিপশন যা কিছু আছে আমরা সব দেখতে পারবো এখান থেকে তাহলে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসবো তাহলে ও কী কী ট্যাগ ব্যবহার করছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো দেখেন এখানে দেখতে পারবো দেখছেন এখানে দেখতে পারবো এই লোকটা কী কী ট্যাগ ব্যবহার করছে এটাও আমি এখান থেকে দেখতে পারবো নিচের দিকে চলে আসবেন আপনি ট্যাগগুলো এখানে দেখতে পারবেন তো এই লোকের ট্যাগগুলো অনেক সুন্দর তো আমি এই ট্যাগুলোই চুরি করব মানে কপি করব আর কি তো এখান থেকে আমি কপি করে এখানে দিয়ে দিব কোনো কপিরাইট নাই শুধু দিয়ে দিবেন হ্যাঁ তো বিডিএসি এক্সপার্ট ওকে ফাইন তারপরে একটু ঘুরে ফিরে দিবেন <laughs> তো ব্যাপার না ধরেন ইউটিউব এসিও e ঘুরে ফিরে এই যে ধরেন ইউটিউব এসিওটা e আর আগে দিয়ে দিলাম তো এটা কিছু না আপনি আপনার মতো করে দিয়ে দিবেন তো আপনি যখন কোনো গিগ বানাবেন কোনো গিগ যদি আপনি নাও বানাইতে পারেন দশটা দেখে রিসার্চ করে একটা বানায় ফেলতে পারবেন যদি আপনি সিস্টেমগুলো বুঝতে পারেন আমার কথা কি বোঝা যায় না আমি নাইকা হ্যালো ওকে তো এইটুকু মিলে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন তাহলে আমি নয় নেক্সট স্টেপে চলে যাব হ্যালো কারো কোনো প্রবলেম আছে ওকে ওকে তাহলে আমি নেক্সট স্টেপে চলে গেলাম সেভেন কন্টিনিউ করে আমি চলে যাব ওকে তো এবার আসি প্রাইসিং প্রাইসিং জিনিসটা কি আপনি কি অফার করতেছেন ক্লায়েন্টকে মানে আপনি কি দিতেছেন এবং সেটার প্রাইস কীরকম নিতেছেন সেটাই হচ্ছে এখানে আমরা রেস্টুরেন্টে গেলে দেখবেন যে অনেক ধরনের খাবার আছে যেগুলো মেনুতে দেওয়া থাকে যে এটার এটা চিকেন ওয়ান পিস নিলে আশি টাকা বা একশো টাকা টু পিস নিলে হচ্ছে দুইশো টাকা ফোর পিস নিলে হচ্ছে ধরেন চারশো টাকা এরকম প্রাইস দেওয়া থাকে সাথে কি কি ফ্রি দিবে ফোর পিসের সাথে ধরেন হয়তো একটা ড্রিঙ্কস ফ্রি দেয় ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি দেয় এগুলো ফ্রি দেয় মানে হচ্ছে গিফট দেয় তো আপনি চাইলে এখানেও আপনি আপনার ক্লায়েন্টের জন্য এরকম গিফট রাখতে পারেন অবশ্যই আমাদের প্রতিটা কাজের সাথে ক্লায়েন্টকে গিফট থাকবে তা না হলে বায়ার আমাদেরকে লং টাইম হায়ার করবে না ঠিক আছে একটা ক্লায়েন্টের সাথে আপনি দীর্ঘদিন কাজ করতে চাইলে অবশ্যই বায়ারকে গিফট করবেন বায়ারকে গিফট করবেন বায়ার আপনাকে টিপস দিবে জামালে শেষ এটা নিয়ে টেনশন করার দরকার নেই আমরা প্রাইসিংগুলো দেখে ফেলি যে তারা কী কী ধরনের প্রাইসিং দিতেছে আমরা প্রাইসিং আইডিয়া নিতে পারি <coughs> তো এখানে দেখেন অ্যাডভান্স প্রমোশন ওকে এটা প্রমোশন ইউটিউব ভিডিও অ্যাডস করবে campaign promotion reach real audience এত পার্সন ওকে এত reach I will create YouTube video SEO title description hashtag okay one video SEO ranking okay fine তো আমার এখানে কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে তাহলে আমাদের মতো করেই করি আমার এগুলো মুখস্থ হয়ে গেছে তো ওকে আমি এখানে থেকে দৌড়ি ধরেন ধরেন best YouTube YouTube best YouTube video video video SEO আপনি চাইলে এখানে বেসিকটা অ্যাড করে দিতে পারেন অথবা না চাইলে সমস্যা নাই তো আমি একটা কাজ করি এখানে বেসিকটা লাগাই দিই হ্যাঁ basic sheet okay basic best video best YouTube video SEO okay copy copy copy okay এখানে এবার আমাদেরকে এখান থেকে আমরা প্রিমিয়াম কথাটা লাগাই দিব প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়াম তারপরে আমরা এখানে দিতে পারি standard basic gold okay gold দিয়ে দিই হ্যাঁ গোল্ড গোল্ড আমরা এই প্যাকেজ নাম কিন্তু আমরা বের করে নিতে পারি আমরা গুগল থেকে সার্চ করলে অনেক প্যাকেজ আইডিয়া পেয়ে যাব তারা কি কি প্যাকেজ দিতেছে এগুলোর অনেক ওয়েবসাইট আছে দেখি এখানে কি কি তারা ইউজ করছে আমরা কয়েকটা দেখি organic promotion basic standard premium okay silver okay আমরা এই স্ট্যান্ডার্ডই দিয়ে দিই এত ঝামেলা করার দরকার নাই স্ট্যান্ডার্ড স্টান স্ট্যান্ডার্ড ওকে ওকে ফাইন আমাদের টাইটেল লেখা হয়ে গেল আমাদের প্যাকেজ টাইটেল লেখা হয়ে গেল এবার আমরা যেটা করব এখানে কিন্তু আমি একটা সুন্দর একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করে ফেলছি দেখেন এখানে একটা কিওয়ার্ডের ভিতরে দুইটা কিওয়ার্ড হয়ে গেছে একটা হচ্ছে best SEO keyword YouTube video SEO then video SEO তিনটা কিওয়ার্ড কিন্তু প্লেসমেন্ট হয়ে গেল এখানে তো এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে তাহলে এই গিকগুলো র্যাঙ্কিংয়ে অনেক হেল্প করবে এই সিস্টেমটায় তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি ধরেন আবার আমি কথা বলবো যে বেস্ট এসিও টাইটেল প্রথমে আমাদের যেটা করতে হয় টাইটেল দিতে হয় ভিডিওতে তারপরে আমরা দিতে পারি title SEO friendly SEO friend friendly friendly friend friendly SEO friendly long এটা আমরা চ্যাট জিপিটিতে করে দিতে পারবো সমস্যা নাই description description SEO fairly long description description and and best best video video tags tags কয়টা ভিডিও আমরা এসিও করব ধরেন মিনিমাম আমরা প্রথমে আমরা রাখতে পারি হচ্ছে দুইটা ভিডিও দুইটা ভিডিও এসিও ধরেন two video video SEO okay fine হয়ে গেল আমাদের কাজ এখানে একটা কাজ করা যায় বেস্ট ভিডিও অ্যান্ড না দিয়ে এখানে আমরা ইয়া করে দেই বেস্ট এখানে আমরা অ্যান্ডটা ইউজ করতে পারি and two ratio okay fine তো এটা হয়ে গেল আমাদের এখানে মনে হয় স্পেস পড়ছে না ঠিক আছে সমস্যা নাই তো এটা কপি করলাম কপি করে আমি এটা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব তো আমরা জাস্ট এখানে আমরা ভিডিও সংখ্যাগুলো বাড়াবো এখানে ধরেন আমি দশটা ভিডিও দিয়ে দিব এখানে ধরেন পাঁচটা বা ছয়টা ভিডিও দিয়ে দিব তো আমাদের কাজ শেষ এবার আমরা একটা কাজ করতে পারি তারা কি ধরনের প্রাইসিং অ্যাড করছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি ধরেন তারা একটা ভিডিওর জন্য নিতেছে পঁচিশ ডলার ছয়টা ভিডিওর জন্য একশো পঁচিশ ডলার দশটা ভিডিওর জন্য পঁচানব্বই ডলার ওকে তো এবার প্রশ্ন হচ্ছে এসিও করছেন কে কে <coughs> নিজেদের ভিডিও এসিও করছেন কে আলমগীর আসো আলমগীর ওকে নাই যাই হোক এ করছেন কে কে তো একটা ভিডিও এসি করতে কীরকম পরিশ্রম হয় এবং কয় মিনিট সময় লাগে আপনি একটা ভিডিও এসে করতে কত সময় নেবেন আমাকে বলুন আনুমানিক এক্সাম্পল আমাকে দেন ওকে ধরলাম আমি আধা ঘন্টা সময় নিলাম ওকে এবার আপনি একটা ভিডিও এসি করার জন্য আপনার মনে বাংলাদেশি টাকায় আপনি কত টাকা নিতে চান জানলে না জানলে তো হবে না তো আপনার পরিশ্রমের মূল্য আপনি জানবেন না আমি একটা কথা বলি মানে ছিলাম তো বেসিক্যালি আপুর কথা অনুযায়ী যদি একটা ভিডিওর এসিও করতে ফাইভ মিনিটস লাগে বা আমি ধরলাম থার্টি মিনিটস লাগে তো সেই ক্ষেত্রে আমি প্রথম অবস্থায় বেসিক হিসেবে ফাইভ টু টেন ডলার চাবো স্ট্যান্ডার্ডে টোয়েন্টি ফাইভ মানে twenty two twenty five dollar চাবো ওকে মানে এবার আপনার কথায় আমি ধরলাম আমরা ওইরকমই দিব কিন্তু এখানে তারা দিতেছে কত একটা ভিডিওর জন্য পঁচিশ ডলার স্ট্যান্ডার্ডে দিতেছে হচ্ছে একশো পঁচিশ ছয়টা ভিডিও আমরা একই প্রাইজ রাখছি আমরা শুধু প্রথমটাতে দুইটা দিছি এবং লাস্টেরটাতে দশ আছে এবং এটা তো ঠিক আছে একই প্রাইস ঠিক আছে কিন্তু এবার কথা হচ্ছে তারা তো পুরাতন তারা এখানে কিন্তু বাষট্টিটা কাজ পাচ্ছে তারা কিন্তু অনেকগুলো রিভিউ থাকার কারণে তারা তারা কিন্তু অর্ডারগুলো বেশি পাচ্ছে তো তো আমরা এই কাজটা একটা ভিডিও এসিও করতে যেহেতু আমাদের পাঁচ মিনিট থেকে দলাম আধা এক ঘন্টা লাগবে আপনি যদি ভালোভাবে করেন এক ঘন্টা সময় নেন সমস্যা নাই এক ঘন্টা যদি নেন তাহলে আপনি একটা ভিডিও এসি করার জন্য সর্বোচ্চ দুই দিন নিতে পারেন অথবা একদিন একদিনই এনাফ আমার মনে হয় একদিনই এনাফ দুইটা ভিডিও এসি করতে জন্য আমি দুই দিন নিতে পারেন সর্বোচ্চ আমি মনে করি একদিনই এনাফ একদিন নেন তাহলে এটা ধরেন ছয়টা ভিডিওসি করার জন্য আমরা তিন দিন নিতে পারি এটা সাময়িক এবং এটা নিতে পারি আমরা ধরেন মিনিমাম পাঁচ দিন দশটা ভিডিওসি করতে পাঁচ দিন ওকে তাদের থেকে কিন্তু আমাদের ডিমান্ডটা অনেক কমে আসলো এবার আমরা টাকার ডিমান্ডটা বাড়াবো ভিডিও গ্রোথ হ্যাকিং এটা করবেন কিনা এটাতে করব এটাতে করব এটাতে করব না এটা হচ্ছে এক ওরা বিভিন্ন ধরনের সিস্টেম দেয় করে আর কি এগুলো কোনো কাজের না এগুলো এখানে দেওয়া দরকার জাস্ট আমরা দিতেছি ঠিক আছে আমরা হ্যাকিংয়ের কোনো সিস্টেম নাই হ্যাকিং ইউটিউব হ্যাকিংয়ের কোনো সুযোগই নাই ইউটিউব কীভাবে হ্যাকিং করবেন ওই গ্রোথ করে দিব আমরা সামথিং ভিডিও যোগ দিয়ে যখন আমরা এসিও করবো ভালোভাবে র্যাঙ্ক করাবো তখনই আসলে ওটাই অর্গ্যানিকভাবে হয়ে যাবে এগুলো বাইরকে আসলে আকৃষ্ট করা তাছাড়া কিছু না এই যে এখানে যতগুলো ই দিব সিস্টেমগুলো দিব কোনোগুলোই কাজের না ঠিক আছে এগুলো কখনো বাইর চায়ও না হওয়ার কারণ কি আমার মতে যেহেতু তারা তো অনেক এক্সপার্ট যারা হচ্ছে ছয়শো সাতশো প্লাস কাজ করছে তো আমার মতে হচ্ছে কম প্রাইস দিলে হয়তো কিছু ক্লাইন্ট আমরা প্রথম অবস্থায় পাবো কিছু ভালো রিভিউ পাইলে দেন দেখা যাবে যে আমরা আস্তে আস্তে ডিমান্ডটা বাড়াই মানে আই হোপ আমার এটা মনে হয় ওকে এখানে দেখেন পাশের দিকে একটা কি লেখা আছে পাঁচ ডলারে এত ডলার ওকে পাঁচ ডলার থেকে শুরু করে আপনি দশ হাজার ডলার পর্যন্ত দিতে পারবেন তো আমরা এখানে এত ডলার দেওয়ার দরকার নাই আমরা আপাতত দশ ডলার থেকে শুরু করব প্রথম প্যাকেজটা আমরা দশ ডলার দিব পাঁচ ডলারে এখন কেউ ভ্যালু দেন আপনি পাঁচ ডলার দিলেও মার্কেট প্রাইসে আপনি ভ্যালু পাবেন না কারণ বায়াররা জানে যে এ পাঁচ ডলার এটা কিছু না আপনি হয়তো কাজ পারেন না সেই জন্য আপনি পাঁচ ডলার দিয়েছেন তো ফাইবার এখন আর পাঁচ ডলারে মার্কেট প্লেস নাই অনেক আগে ছিল পাঁচ ডলারে অনেক হায়ার হইতো অনেক ক্যাটাগরির সার্ভিস আছে যেগুলো পাঁচ ডলারে অনেক হায়ার হয় অনেক লোক আছে যারা পাঁচ ডলার সার্ভিস দিতেছে আমরা মানসম্মত সার্ভিস দিব কোয়ালিটি বজায় রেখে সেজন্য আমরা দশ ডলার অফার করি তো আমরা এখানে ধরেন ছয়টা ভিডিওর জন্য আমরা তিরিশ ডলার রাখতে পারি এবং দশটা ভিডিওর জন্য আমরা ধরেন আশি ডলার রাখতে পারি অথবা পঞ্চাশ ডলার ধরেন যদি আপনি ছয়টা ভিডিওর জন্য তিরিশ রাখেন কয়টা ছয়টার জন্য তিরিশ তাহলে পঞ্চাশ ডলার রাখাই মনে হয় বেটার দুইটার জন্য যদি ইয়ে হয় তো আমরা আরও কিছু কম রাখতে পারি অবশ্য আমরা পঞ্চাশ ডলারই আনাফ কারণ এটা যেহেতু আমাদের কোনো খরচ হচ্ছে না এই কাজটা করতে শুধু শ্রম মানে মেধা বিক্রি করতেছি তাহলে আমরা চাইলে আমরা আরও কমও দিতে পারি আমরা চাইলে এক্সট্রা আরও বাড়িকে গিফট করতে পারি ধরেন এখানে দশটা আছে আমরা এগারোটা বলে দিতে পারি ধরেন এগারোটা দিয়ে দিলাম একটা গিফট করলাম বাইরকে তো এই প্যাকেজটা যদি কেউ কিনে তিনি একটা ভিডিও এসিও পাবে ফ্রিতে ঠিক আছে কারণ বায়ের হিসাব করবে দুইটার দাম যদি দশ ডলার হয় তাহলে ছয়টার দাম হয় হচ্ছে ধরেন একটা করে পাঁচ ডলার করে বললো তাহলে ছয়টার দাম তিরিশ ডলার দশটার দাম আসে হচ্ছে পঞ্চাশ ডলার কিন্তু আমরা সেখানে দিতেছি দশটার দাম এগারোটার দাম দিতেছি পঞ্চাশ ডলার ওকে তো এই প্রাইসিংগুলো এভাবে সাজাইতে হবে আপনি চাইলে এক্সট্রা কাজ করে দিলেন তাকে ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে এখানে <coughs> আপনি যদি চান এগুলো নাও দিতে পারেন কিছু যায় আসে না এগুলো নাও দিতে পারেন এগুলো দিলে যা না দিলেও যা এগুলো কিছু যায় আসে না ঠিক আছে এগুলো দিলে আসলে অ্যাট্রাকটিভ লাগে এখন একটা ভিডিও তো এসিও করার সময় বায়ার ওইটা আমরা কাস্টম অফার নিব কাস্টম অফার তো আমাদের জন্য অ্যাভেলেবল আছে আচ্ছা, আচ্ছা। ঠিক আছে যখন আমাকে ডাইরেক্ট হায়ার করবে তখন তিনি দশ ডলার এই অফার করতে হবে তো এটা করার পরে আমরা সেভেন কন্টিনিউ করে নেক্সটে চলে যাব ওকে এবার আসি হচ্ছে ডেসক্রিপশন আমরা কি সার্ভিসগুলো দিব সেটা সম্পর্কে পরিপূর্ণ একটা ডেসক্রিপশন আমাদের এখানে রাইটিং করতে হবে তো আমরা শুরু করি আপাতত যদি অনেক টাইম লাগে কি লেখা যায় if you want to grow grow your youtube channel channel have to complete complete it, complete the issue magicians magicians of your of your videos আমাদের এখানে অবশ্যই তিন চারটা মানে আমাদের ডিসক্রিপশনের ভিতরে দুইটা প্যারা হবে আর মেন সার্ভিসগুলোতে তিনটা দুইটা প্যারা হবে আর লাস্টে একটা সংক্ষিপ্ত একটা ইয়ে হয়ে যাবে আর প্রথমে অবশ্যই আপনি যে সার্ভিসটা দিতেছেন সেই সার্ভিসটার প্রথমে আপনি দিয়ে দিতে পারেন welcome to my welcome to my my YouTube YouTube video SEO service service অথবা গিক আপনি যে কোনো একটা বলে দিতে পারেন হ্যাঁ এটা আপনি মাঝামাঝিতে রেখে দিবেন এটা মাঝামাঝিতে রেখে দিবেন এটা আপনি বোল্ড করে দিবেন কারণ এটা খুবই হেল্পফুল এটা খুবই হেল্পফুল এগুলো আপনি যদি বড় করে দেন বা বোল্ড করে দেন এটা এসিওর ক্ষেত্রে খুব উপকারী আসে আর কি তো আপনি এটা দেওয়ার পর আমাদের নেক্সট শুরু করতে হবে মানে আমি বললাম উপরে আপনার যদি অর্গ্যানিকভাবে ইউটিউব চ্যানেল এবং ভিডিও র্যাঙ্কিং করার দরকার পড়ে তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে তো এবার আসি নিচে বাইরকে বলে দিই কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস চিলিশনস চিলিশনস চিলিশনস congratulations you are in the right place you are in the you are in the right right place Plus, with over over four year of four plus years years okay years of experience experience experience experience in youtube marketing youtube আরে ভাই এক্সপিরিয়েন্স বানাম তো ঠিকই লাগলাম তাহলে সমস্যা কি মার্কেটিং marketing and and এখানে আমার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা দরকার এখানে তাহলে okay marketing marketing promotion promotion কথাটা কিন্তু লেখা যাবে না তো আপনি প্রমোশনের জায়গায় প্রমোশনটা যখন লিখবেন তখন একটা সিস্টেম করতে পারেন এখানে এটা দিয়ে দিতে পারেন promotion video SEO and management management management management management কি লেখা যায় I can help I can help take your channel channel through to the next level পরবর্তী লেভেলে নিয়ে যাওয়ার জন্য you can you can expect expect you can expect expect to see in increase increase increase in your your channels channels and engagement engagement কথাটাও কিন্তু লেখা যাবে না হ্যাঁ এঙ্গেজমেন্টটাও আপনাকে সিস্টেম করে লিখতে হবে এগুলো আমি দিয়ে দিব আর কোথা থেকে ডেসক্রিপশন লিখবেন এগুলো তো আমি ভুলেই দিছি এর আগে তারপরে আবার বলবো সমস্যা নাই এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট কথাটা লেখার সময় মাঝখানে দিয়ে দিবেন একটা engagement revenue revenue revenue revenue তারপর দেওয়া যায় অ্যান্ড ওভারলি ওভারলি বানান জানি কেমন আবার overall okay overall success success S U success success s u c c yes okay success success okay don't don't wait don't wait any longer longer let's let's take your your youtube youtube channel channel to new আমি একটু পানি খাই আপনারা একটু এখানে ওয়েট করেন আমি এটাকে ট্রান্সলেটে দিয়ে যাই ভুলবার লেখলাম নাকি আবার গুগল ট্রান্সলেট একটু অন্যরকম আসতে পারে সমস্যা নাই তো ওকে একটু পয়রা দেখতে থাকেন আমি একটু পানি খেয়ে আসি <coughs> কাশ মনে হয় বেশি বাড়তেছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিও অর্গ্যানিকভাবে বাড়াতে চান তাহলে আপনাকে আপনার ভিডিওগুলির এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পূর্ণ করতে হবে অভিনন্দন তুমি সঠিক স্থানে আসো YouTube marketing promotion video SEO এবং ম্যানেজমেন্টের চার বছরের বেশি অভিজ্ঞতার সাথে আমি আপনার চ্যানেলটি পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করতে পারি আপনি আপনার চ্যানেল এঙ্গেজমেন্ট আয় এবং সামগ্রী সাফল্যের বৃদ্ধি দেখতে বিশেষ বিশেষজ্ঞ হতে পারেন আর অপেক্ষা না করে অপেক্ষা করবে না চলুন আপনার ইউটিউব চ্যানেলকে নতুন উঁচুতায় নিয়ে যায় ওকে ফাইন মোটামুটি ভালো হয়েছে চলবে তো এবার আমাদেরকে এবার নেক্সট স্টেপগুলোকে ফলো করতে হবে তো তারা কিভাবে লেখছে আমরা একটু দেখতে পারি এটা চ্যাট জিপিটিতে লেখা এটা হাতে লেখছে মাই সার্ভিস সার্ভিস ইনক্লুডস আমরা এখানে আমরা দিতে পারি মাই সার্ভিস অথবা এটাই দিতে পারি হ্যাঁ এটাই কপি করতে পারি এবার আসেন এখান থেকে যদি আপনি কপি করেন তাহলে কপিরাইটের সম্মুখীন হবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি চলে যাবেন হচ্ছে অনলাইন নোটপ্যাড অনলাইন নোটপ্যাড চুরি করতে হলেও স্মার্ট চুরি করতে হবে কারণ অনেকেই আছে যারা অন্যের গিকগুলো ওইভাবে চুরি করে পরে দেখা যায় কি পরে তিনি বুঝেই না যে ওই লিঙ্কটা যে তিনি একটা লাইন কপি করছে বা একটা শব্দ কপি করছে সেটার ভিতরে লুকানো লিঙ্ক ছিল অন্যজনের তো সেই জন্য মনে করেন পরবর্তীতে গিয়ে র্যাঙ্ক করে না বা র্যাঙ্ক করলে সেটা হারায় ফেলে র্যাঙ্কিং তো এখানে দেখেন এইটাই আমি কপি করলাম এবার এখানে এনে আমি এটা কাট করে নিলাম তো আমার কাজ শেষ তো এখানে এসে আমি ধরেন এটাই দিয়ে দিলাম হুম সুন্দর চলবে তো এবার এসে আমি এখান থেকে ব্লুডিং করতে পারি অথবা মার্কেট মানে নাম্বারিং করতে পারি ধরেন আমি ধরেন ব্লিডিংয়ে করি ওকে এখান থেকে ধরেন আপনি প্রথমে কি কাজ করবেন ধরেন প্রথমে আমরা একটা টাইটেল বসাই দিই আগে best SEO friendly friendly title দিব টাইট টাইটেল টাইটেল ওকে টাইটেল দিব দুই নম্বরে দিব হচ্ছে কি স্ট্রং বা long strong SEO okay SEO friendly okay description তারপরে আমরা দিব ধরেন right keyword keyword and hashtag hashtag research করে দেব সমস্যা নাই রিসার্চ <clears throat> রিসার্চ ওকে রিসার্চ করে দিব হ্যাশট্যাগ ওকে তো দুইটা শেষ তারপরে একটু আমরা অন্যের অন্যেরগুলো কপি করে দেখতে পারি যে তারা কি লেখছে তারপরে লেখছে improve of video SEO score okay এটা আমরা কপি করব কপি করে আমরা গুগল গুগল নোটপ্যাডে যাব যা এখানে পেস্ট করব পেস্ট করে এটা আমি কপি করে এখানে দিয়ে দিব আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন তো এখানে এসিও বানামটা দেখেন দেখেন এসিও বানামটা জিরো দিয়ে দিছে কারণ বেশি এসিও লেখা যাবে না আমিও পরে আমাকে জিরো ইউজ করতে হবে তো দেন তারপরে কি দেওয়া যায় তারপরে ধরেন আমি আরও কিছু দেখি আমি দশটা দিকে একটা তৈরি করব তারপরে আমরা দিতে পারি ধরেন meta tags optimization channel tags এটা আমরা কপি করতে পারি ধরেন চ্যানেল ট্যাক্স এটা আমি কপি করলাম কপি করে সেমভাবে আগের মেথড অন্যেরটা বানাবো মানে অন্যেরটাই কপি করব কিন্তু সেটা স্মার্টলি দেন বোঝার কোনো স্কোপ থাকবে না বুঝতে পারছেন ব্যাপারটা তারপরে আমরা দিতে পারি দেখি আর কি আছে video will rank organically okay এটাও আমরা কপি করব এটাও আমাদের সাথে যায় ওকে আমি সরি কারণ হচ্ছে আমার একটু কথা বলতেছি বেশি তো সেই জন্য আমার মনে হয় আবার বেড়ে যাইতেছে তারপরে আমরা দিতে পারি at end skin and card skin আমরা দিতে পারি card skin was the next okay এটা কপি করে আমরা কার্ড স্কিনটা অ্যাড করে দেব card skin card skin okay copy তারপরে আমরা দেখতে পারি কি ফুল রিপোর্ট দিব ঠিক আছে সমস্যা নাই টার্গেটেড টার্গেটেড ট্রাফিক ট্রাফিক কথাটা আছে কি এখানে টার্গেটেড ট্রাফিক ওকে আমরা একটা লিখে ফেলাই টার্গেটেড ট্রাফিক অথবা গেট গেট মোর ট্রাফিক ট্রাফিকও লেখা যায় না ট্রাফিকটাও আমাকে সিস্টেম করে লিখতে হবে ট্রাফিক ওকে ট্রাফিক দিব তারপরে আমরা দিতে পারি আর কি দেওয়া যায় promotion and marketing marketing okay promotion and marketing marketing promotion and marketing okay promotion কথাটা লেখা যাবে না প্রমোশনে জিরো করে দিলাম ওকে প্রমোশন অ্যান্ড মার্কেটিং দিব কিসে কিসে দিব ভিডিওতে ভিডিও ওকে কয়টা হয়ে গেছে দশটা হয়ে গেলে হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে আরেকটা লাগবে ওকে ওকে এটা কপি করে ফেলি আমরা I provide full reports okay এটা আমরা দিয়ে দিব ওকে তো আমাদের কাজ শেষ প্রথম স্টেপ কমপ্লিট আই উইল জি বলেন না পাঁচ মিনিট পরে আবার জয়েন করবেন আর যে কয় মিনিট আছে তো আমাদের তার মধ্যে ডেসক্রিপশন আই হোপ যে লেখা হয়ে যাবে সমস্যা নাই এখানে আমরা নিচে লিখবো why choose me why why choose me অথবা why hire me why hire me তুমি কেন আমাকে হায়ার করবা এখানে আমি এই চিহ্নটা আমি এখান থেকে দিয়ে দিব যাতে এটা আরেকটু ইউনিক লাগে আর কি ওকে সুন্দর এটা আমি বোল্ড করে দিব লাইট জ্বালাই দিব বোল্ড করে দিলাম লাইট জ্বালাই দিলাম দেন এটারও কাজ হবে বোল্ড করে দিবেন লাইট জ্বালাই দিবেন ঠিক আছে ওকে দেখবেন যে এটা আর একটু ইউনিকনেস চলে আসবে আর যেখানে যেখানে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে সেটা অবশ্যই চাইবেন যে এই কত এই লাইনটা আমি একটু বোল্ড করে দিতে পারি যাতে কি এসিওর কাজে হেল্প হয় এখানে অনেক কিছু আছে চাইলে আপনি বল করতে পারেন অথবা ইটুক থাকলে এনাফ এটাও আমি ধরেন নাম্বারিং করতে পারি অথবা ব্লেটিং তো আমি এখান থেকে প্রথমে দিব ধরেন on time on time delivery delivery আল্লাহ আকবার দুই নাম্বারে ধরেন চব্বিশ বাই সাত ঘন্টা সাপোর্ট কাস্টমার সাপোর্ট কাস্টমার আমার ফ্রি সাপোর্ট তারপরে ধরেন সাপোর্টের বা নামটা ভুল হয়েছে পি হবে ডাবল পি সাপোর্ট তারপরে ধরেন হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট ভিডিও র্যাঙ্কিং একশো percent video ranking rank okay ranking okay ranking তারপরে দিতে পারি হাই কোয়ালিটি সার্ভিস একটা কাজ করি এত কষ্ট করার থেকে ওদের তাই মেরে দিই দেখি ওরা দিছে কিনা ওরা শুধু মেথড উল্লেখ করছে কিন্তু সার্ভিসের কথা বলে না ওকে আমরা আমাদের মতো করে করি তারপরে ধরেন high quality high quality high quality service hello ওকে ওকে আমি ভাবছি যে আমি মানে চলে গেছি হ্যাঁ আমার তো একশো পার্সেন্ট স্যাটিসফ্যাকশন মানে satisfaction guarantee satisfaction guarantee guaranteed বাটি ওকে ওকে এখানে এটা দেওয়ার পরে লিখবেন যে কাজ সম্পর্কে আরও কিছু বলতে পারেন ওকে নিচের দিকে একটা প্যারাগ্রাফ লিখে দেবে ছোট্ট করে যে হায়ার করার আগে বা আমার সাথে যোগাযোগ করার আগে বা অর্ডার করার আগে আমার সাথে যোগাযোগ করুন অথবা কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য বা কথা বলার জন্য বা আপনি বলতে পারেন যে কাজ সম্পর্কে ডিসকাশন করার জন্য অবশ্যই আমাকে মেসেজ করুন অথবা আরও হাই কোয়ালিটি সার্ভিসের জন্য আমাকে মেসেজ করুন এরকম অনেক কথা আছে আপনি লিখে দিন হ্যাঁ তো আমি এটা আপাতত আপনাদেরকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ওকে ঋতিক আসো হ্যাঁ, জি জি জি জি আস্তে আস্তে আস্তে আস্তে কুল কুল তো এটা নিচেরটা লিখে দিবেন আপনি লেখার পরে তারপরে আপনি যখন নেক্সট করতে আসবেন নেক্সট করতে আসবেন তখন দেখবেন যে তো এটা করার পরে যখন আপনি নেক্সট করতে আসবেন লেখার পরে তখন দেখবেন যে এখানে এরকম ট্রান্স কন্ডিশনের উপর একটা লেখা আসবে যে এসিও ইউটিউব ভিডিও অ্যান্ড হচ্ছে ইউটিউব এই কথাগুলো সবথেকে বেশি লেখা হয়েছে সেই জন্য আপনাকে নেক্সট স্টেপে যাইতে দিতেছে না তাহলে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন যে আপনি কতগুলো কথা লেখছেন এসিও এসিও কথাটা কতবার লেখছেন তাহলে কপি করেন কপি করে কন্ট্রোল এফে ক্লিক করবেন কন্ট্রোল এফ কন্ট্রোলে ক্লিক করে এফে ক্লিক করবেন এখানে ইন্টারে চাপ দিবেন আপনি কত জায়গায় এসিও লেখছেন সবগুলো আপনি দেখতে পারবেন তাহলে আমাকে কি করতে হবে এসিওগুলোকে আমাকে যেখানে কমানোর দরকার আমি কমায় দিতেছি হ্যাঁ তো কমাই দিই ওকে এবার আমার এসিওটা মনে হয় আল্লাহ একবার তো আমার এসিওটা মনে হয় কমপ্লিটলি কমে গেছে এবার দেখি যে এসিওটা আমাকে ধরছে কিনা এবার বলতেছে ভিডিও অ্যান্ড হচ্ছে ইউটিউব এই কথাটা সব থেকে বেশি লেখা হয়েছে তো ওকে ফাইন তাহলে ভিডিওটা আমি দেখি কোথায় কতবার ইউজ করছি ডেসক্রিপশনে সেটা আমি এখান থেকে দেখতে পারবো ওকে দেখেন তাহলে ভিডিওর ওটা জিরো করে দেই এখানেও জিরো করে দেই জিরো করে দেই এখানেও জিরো করে দিই এগুলো বাইরে বুঝবে এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই জিরো ওকে আশা করি তিনটা চারটা আরেকটা কমাইতে হবে এখানে একটা ফোটা দিয়ে দিতে পারি নইলে ভাল লাগে না আমি ধরেন জিরোটা ইউজ করে দিই ওকে এবার দেখি নেক্সট করি দেখি এবার কি ধরছে এবার ধরছে ইউটিউব ওকে ইউটিউবটা আমাদের বেশি বলা হয়েছে তাহলে আমরা ইউটিউবটাকে আবার ফাইন্ড আউট করি কতবার লেখছি ইউটিউব ওকে অনেকগুলো লেখা হয়েছে তাহলে ইউটিউবের সংক্ষিপ্ত রূপ আমরা লিখতে পারি ধরেন ইউটি <coughs> ইউটি ওকে ফাইন হয়ে গেল এবার আমরা নেক্সট করব তো আবার বলতেছে বেশি হয়ে গেছে ওকে ফাইন আমরা আরেকটা কমাই এই কোনটা কোনটা এখানে ধরেন ইউটিউবের মাঝখানে একটা ইয়া দিয়ে দিলাম মাইনার চিহ্নের মতো ওকে এটা দিয়ে দিলাম এবার হয়ে গেছে নেক্সট তো এই এগুলো আপনারা করতে পারবেন না এভাবে নেক্সট করতে পারবেন না ওকে তাহলে এবার আমাদের ওকে কেউ বাকি নাই পাঁচজন কমে গেছে ওকে তো এটা করার পরে এবার আসি হচ্ছে আমাদের বাইরের কাছে কি কি নিলে আপনি কাজটা শুরু করতে পারবেন সেটা এখানে বসাতে হবে তো আপনি এখানে অ্যাডে কোশ্চেন দিয়ে দিতে পারেন এখান থেকে ফার্স্ট দিয়ে দিবেন হচ্ছে আপনার এই কাজটা করার জন্য YouTube channel manager manager access দরকার আর কিচ্ছু লাগবে না অ্যাক্সেস আর যদি লাগে সেটা হচ্ছে ভিডিওর সোর্স ভিডিওগুলো দিয়ে দিলে হবে video link YouTube video link এই কয়টা হলে আমরা কাজ করতে পারো যদি তার ইউটিউবের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেয় যে এইগুলো করতে হবে তাহলেও ফাইন আর যদি ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেয় যে অল ভিডিও করতে হবে তাহলে সেটাও ফাইন তো ওকে আমাদের হয়ে গেল এবার অ্যাড অ্যাটাচমেন্ট করে দিব দিয়ে আমরা সেভেন কন্টিনিউ করে চলে যাব এবার আসি গ্যালারি এখানে হচ্ছে মেন গ্যালারিটা আমি আপাতত স্ক্রিনটা আপাতত রেকর্ডিংটা বন্ধ করে দিই হ্যাঁ